টাকা কেন টাকা জিনিস টাকা জিনিসের দাম টাকা কেন ভাই আপনি জবাব দেন পঁয়ত্রিশ হাজার টাকা লেখা ওটা ডিসকাউন্ট দেওয়ার হাজার টাকা কিভাবে বিক্রি করেন সেটাই ওরা সাদা থাকে না না দেখবে এখানে লিখছেন উনত্রিশ হাজার নশো টাকা হোয়াট ইস দিস মানে কি এটা কোন ধরনের ইথিক্স আর দেখার দরকার নাই তো আর আমি দেখতে যাবো কেন এটা কি নয়শো টাকা কেন বাইশ হাজার টাকা জিনিস বাইশ হাজার টাকা জিনিসের হাজার নয়শো টাকা কেন লিখবেন ভাই আপনি আমাকে এটার জবাব দেন আপনি ডিসকাউন্ট আমরা তো বলিনি আপনাকে আমি অন্য কিছু দেখতে লোক আছে তো এটা তো আমি তো লিখি না এটা তো আমার লোক লেখছে এখন লেখ কথা আপনার ব্যবসা করার দরকার নাই এখন রাখেন আপনার যেই ফোন করবেন ফোন রাখেন এখন আপনার শোরুম সেটাছে

আমি একটু একটু বলি একটু বলি আপনাকে এই সময় আমার মোবাইল কই ইয়ে আপনি একটা ফোন রাখেন আপনি একটা জিনিসের দাম বাইশ আপনি উনত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা জিনিস একচল্লিশ হাজার টাকা কিভাবে বিক্রি করেন আপনি ব্যাখ্যা দিবেন আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা এমআরপি লেখা ওটা ডিসকাউন্ট দেওয়ার পরে একচল্লিশ হাজার টাকা কিভাবে আচ্ছা, বিক্রি করেন ভাই সবাই তো সবাই কি হেভি সবাই আসবে যে সবাই কি ডিসকাউন্ট দিবে আপনি ইলেকট্রা ইলেকট্রা ফ্রিজগুলো আছে না স্যামসাং এর ফ্রিজগুলো

এক আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আপনাকে একদম সরাসরি নিয়মিত মামলা দেওয়া আপনার মালিক আপনি সহ এবং জামিন অযোগ্য ধারায় নাম্বার টু আপনাকে জরিমানা করে সতর্ক করা নাম্বার থ্রি এগুলোর সাথে আপনার ব্যবসায়িক লাইসেন্স বাতিল করার কোনো চিঠি লেখা কোনটা করবে এখন স্যার আপনি যেটা ভালো মনে করেন আমি যেটা ভালো মনে করি স্যার আপনি যেটা ভালো আছে আমার জন্য জানি ভালো হয় আমার জন্য জানি ভালো আছে আর আপনি জানি আমি দেখতে দেখি একটু বলি আপনাকে একটু খারাপ লাগতেছে না একটা জিনিসের দাম বাইশ টাকা আপনি এটা উনত্রিশ হাজার টাকা লিখে শেষ করি আমি আমি প্রমাণ পাইছি কিনা অপরাধের একজন মানুষ হিসাবে এটা করা যায় কোম্পানি প্রাইস বিক্রি করতে আপনি ওই প্রাইসে বিক্রি করেন ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি তো বাইশ হাজার নশো টাকার জিনিস উনত্রিশ হাজার নশো টাকা ট্যাগ লাগায় ওইটার উপর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারেন না পারেন না আপনি পঁয়ত্রিশ হাজার টাকার জিনিস পঁয়তাল্লিশ হাজার টাকা ট্যাগ দিয়ে ওইটার উপর আবার হলো কত পাঁচ হাজার না কত যেন ডিসকাউন্ট দিল দিয়ে একচল্লিশ হাজার টাকায় বিক্রি করছে এটা করা যায় এরপর স্যার ডিসকাউন্ট দিয়েই স্যার না না না এটা করা যায় না আমি এই কথাগুলো আমার রেকর্ড মানে আমি একটা কথা বলবেন না এখন আপনি কোনো কথা বলবেন না আমি বলবো আপনি শুনবেন আমি হ্যাঁ কি লিখছে আমি সাংয়ে তেতাল্লিশ বছর পেশা ব্যবসা উনি কি ব্যবসায়ী না চাকরিজীবী তেতাল্লিশ বছর আমার বয়স জি স্যার আমি চাকরিজীবী আমি কোনো লোক ঢুকবে না এখন থাকে কোনো লোক একেবারে কেউ না আমি অমুক পিতা আপনার বয়স তেতাল্লিশ বছর পঞ্চাশ হাজার টাকা ভবিষ্যতে না ভবিষ্যতে এই ধরনের আমরা তো এমনিতেই করি না কিন্তু এই করোনার জন্য এই আমাদের রেটগুলো একটু ওই আগে যে প্রাইসটা আসলো ওটা একটু আপডাউন হয়েছে এই কারণে ভুল ত্রুটি হয়েছে এগুলো আমরা এটা পরবর্তীতে সমন্বয় করে নেব পড়ায় আমি জানি আপনি আপনাকে পরামর্শে ভুল যাচ্ছে ঠিক আছে আমি না আমি হ্যাঁ। আড়াই লাখ টাকা থেকে ফাইন করা যায় আগামী আমি কালকে সকালবেলা ভর্তি হয়ে যাইতে পারি আপনারা সবাই মিলে কেন এই কেন নেন না কেউ কেউ আজকে বরিশালের ইলেকট্রনিক শোরুমগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে আমাদের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দরও আছেন তো আমরা যেটা দেখলাম এখানে স্যামসাং ইলেকট্রা শোরুমে স্যামসাং কোম্পানি কর্তৃক নির্ধারিত যে প্রাইস ডিলার তার থেকে বেশি দাম ফ্রিজে উল্লেখ করা আবার এটার উপর ডিসকাউন্ট দিয়ে কোম্পানির নির্ধারিত দাম থেকেও বেশি দামে ফ্রিজ বিক্রি করার প্রমাণ পাওয়া যায় পাশাপাশি আপনার সিঙ্গারের শোরুম এবং হলো এলজি শোরুমে আপনার পণ্যের মোড়ক এমআরপি উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায় এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ